হ্যালো সবাইকে আবারও সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আজকেই আমার কিছুক্ষণ আগে লোনা সম্পর্কে পাবলিশড হওয়া একটা ভিডিও এখনও দেখেননি তারা ওই ভিডিওটা দেখে আসবেন কারণ এই ভিডিওটা দেখলে আপনাদের জন্যে এখনকার ভিডিওটা বোঝা একটু তুলনামূলক সহজ হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব প্রথমে আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে গিয়ে সেখানে আপনারা এই ভিডিওটা পাবেন এই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওটা দেখে আসলে আপনাদের জন্য এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব টেরালোনা সম্পর্কিত সেগুলো বুঝতে সুবিধা হবে তবে তার আগে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন আর সেই সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন আর আমাদের ফেসবুকে আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানেও চাইলে যুক্ত হতে পারেন এবং টুইটারেও আমাদেরকে ফলো করতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি আজকের কিছুক্ষণ আগে যে ভিডিওটা পাবলিশড হয়েছে আমার চ্যানেলে সেখানে আমি বলেছিলাম যে লুনার প্রাইস কিছুটা আপ হবে এবং তারপরে প্রাইসটা আবার হয়তো নিচের দিকে আসবে এভাবেই চলতে থাকবে তবে লুনার ফিউচার খুব ভালো রয়েছে অদূর ভবিষ্যতে হয়তো যে প্রাইস থেকে লুনা একেবারে নিচে চলে এসেছে ওয়ান হান্ড্রেড ডলার প্লাস সেখানে ফিরে যাবে না এই মুহূর্তে বা গেলেও দীর্ঘ বছর লেগে যাবে সেখানে ফিরে যেতে আমি জানি না সেই পর্যন্ত যাবে কিনা সেই রকম লুনার এখনও সেরকম কোনো পজিশন দেখা যাচ্ছে না তবে লুনার প্রাইস পাম্প করবে এবং এটা আমার রিসার্চ থেকে আমার মনে হয় যে লুনা আবার হয়তো এক ডলার পর্যন্ত যাবে তবে এটা একটু সময় লাগবে আমি যেভাবে বলেছিলাম আপনারা যদি একটু চার্টে দেখেন কয়েন মার্কেট ক্যাপে তাহলে বুঝতে পারবেন আমি যখন ভিডিওটা মেক করেছিলাম এর আগের ভিডিওটা তখন পজিশন এখানে ছিল এখান থেকে আমার ভিডিওটা পাবলিশড হওয়ার পরে অথবা পাবলিশড করার সময়েই প্রাইস পাম্প করা শুরু করে পাম্প করে এই পর্যন্ত আসে তারপরে কিছুটা ডাউন হয়েছে ডাউন হয়ে আবার পাম্প হয়েছে এবং এখান থেকে বর্তমানে ডাউন ডাউনের দিকে রয়েছে এখান থেকে প্রাইস আরও নিচে যেতে পারে হতে পারে যে আগের পজিশনে যেটা আপনারা এখানে দেখেছিলেন zero point four time zero two বা zero point four time zero three পর্যন্ত যেতে পারে আবার সেখান থেকে পাম্প ব্যাক করতে পারে এই এই যে যে এখন যে নিচের দিকে যাচ্ছে এটাতে ঘাবড়ানোর কিছু নেই কারণ আমাদের জন্য বেশ কিছু ভালো খবর রয়েছে আমি যখন গত ভিডিওটাতে দেখিয়েছিলাম আপনাদের ট্রেডিং ভলিউম আমি বারবার একটা কথা বলি ভিডিওতে যত বেশি ইনভেস্টর যুক্ত হবে তত বেশি টোকেন বা কয়েনের প্রাইস পাম্প করার সুযোগ থাকবে তত বেশি সম্ভাবনা তৈরি হবে এখানে আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম তখন টোয়েন্টি এখানে ট্রেডিং ভলিউম যেটা বিশ কোটির মতো ছিল এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন thirty six crore fifty five lakhs fifty six thousand three hundred three এখন আছে অর্থাৎ টেন ক্রোরের মতো এখানে প্রোগ্রেস হয়েছে আপনারা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন ট্রেডিং ভলিউমের one one one point zero three percent এখানে একশো এগারো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এখানে ট্রেডিং ভলিউম ইনকারেজ হয়েছে এবং market cap nine point one nine percent fully diluted market cap nine point one eight percent এখানে ইনকারেজ করেছে তাহলে এই সব দিক দিয়ে কিন্তু সম্ভাবনা ভালো রয়েছে প্রাইস হয়তো কিছুটা নিচের দিকে যাচ্ছে কিছু সেলিং এখানে হচ্ছে তে ঘাবড়ানোর কিছু নেই একটু অপেক্ষা করতে হবে ক্রিপ্টো মার্কেট এরকমই আর তাছাড়া আপনারা সবাই জানেন এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেট বেশ ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে কিছুটা আপ হচ্ছে বিশেষ করে বিটিসি কিছু আপ হচ্ছে আবার ডাউনফলের শিকার হচ্ছে এই জন্যে টোটাল মার্কেটটা যেখানে ভালো নেই সেখানে একটা কয়েন খুব তাড়াতাড়ি রাতারাতি হুট করে ভালো হয়ে যাবে এটা আশা করাও বোকামি যে দুই তিনটা নিউজই আমি এখান থেকে পেয়েছি সেই নিউজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব এই নিউজগুলো আমাদেরকে সাপোর্ট দেবে যেন আমরা বুঝতে পারি যে কেন আমি যে বারবার বলছি যে লোনার প্রাইস ভবিষ্যতে ভালো পজিশনে যাবে কেন এটা বলছি সেটা একটু আপনাদেরকে যদি আমি দেখাই এখানে আমি কয়েন মার্কেট ক্যাপের লোনা সম্পর্কিত নিউজের পেজটা ওপেন করেছি এখানে দুইটা নিউজের ছোট ছোট কিছু বিষয় আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব এখানে বলা হয়েছে police investigation claims Terra employee embezzled bitcoin holdings এখানে পুলিশের একটা ইনভেস্টিগেশন করা হয়েছিল আপনারা জানেন যে সাউথ কোরিয়া লুনার এই যে ডাম্প হয়েছে এটা নিয়ে তারা একটা ইনকোয়ারি শুরু করেছিল এবং সেটা নিউজ আসতে শুরু করেছে এখানে পুলিশ বের করেছে পুলিশ ইনভেস্টিগেশনে বের হয়ে এসেছে যে বিটকয়েনের যে রিজার্ভ ছিল লুনার ব্যাকআপের জন্যে লুনা কোর টিম থেকে জানানো হয়েছিল সেই রিজার্ভের বেশ বড় একটা অংশ কিন্তু লুনার যে এমপ্লয়ি ছিল তারা তাদের মধ্যে কেউ একজন প্রতারণা করে এটা কিন্তু বড় একটা অংশ সরিয়ে নিয়ে গেছে যেটা মানুষের সামনে আসেনি আর ধারণা করা হচ্ছে যে এটাই হচ্ছে লোনার এই যে মার্কেট ফল হওয়ার কারণ যদি তাই হয় এবং এটা এটা শেষ পর্যন্ত প্রমাণিত হয় তাহলে কিন্তু ইনভেস্টটা হয়তো আবার মার্কেটে ফিরে আসতে পারে ফিরে আসবে হয়তো এখানে যেহেতু একটা কান্ট্রির মানুষ বেশ বড় একটা সংখ্যার মানুষ আমি যদি একটু দেখাই আপনাদের যে সাউথ কোরিয়ার কি পরিমাণ পরিমাণ মানুষ এখানে যুক্ত হয়ে আছে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে নিউজটার ভেতরে গেলে এখানে আমরা দেখতে পাবো কনজিউমার্স ইন সাউথ কোরিয়া আর specially affected by Luna's demises and estimates suggest about two lakhs eighty thousand people had invest in the cryptocurrency এখানে প্রায় দুই লাখ আশি হাজার মানুষ তারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে বসে আছে এটা তাদের জন্য বেশ বড় একটা সংখ্যা বলেছে এই নিউজটাতে তাতে যেহেতু তারা এটা নিয়ে কাজ করছে এবং বর্তমানে পুলিশ ইনভেস্টিগেশনে এরকম একটা বিষয় উঠে এসেছে যদি এটা হয় এবং এটাকে ফাইন্ড আউট করা সম্ভব হয় এবং প্রুভ করা সম্ভব হয় তাহলে এই ইনভেস্টটা যদি ফিরে আসে বা এখান থেকে কিছুও যদি ফিরে আসে ব্যাকআপটা যদি স্ট্রং হয়ে যায় সেটাও কিন্তু লোনার লোনা ক্লাসিকের যে প্রাইস ইম্প্যাক্ট সেটার উপরে বেশ বড় একটা প্রভাব ফেলতে পারে এছাড়াও এখানে আপনারা আরেকটা নিউজ যদি দেখেন বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে নিউজটা আমি এতদিন এটাকে খুব একটা মালুম করিনি এখানে বলা হচ্ছে Terra Classic Luna see number of holders increased by over fifty five hundred percent in a month বলছে যে লুনা যে এই যে ডাম্পের সময়েও প্রায় পাঁচশো পার্সেন্ট কিন্তু তাদের যে হোল্ডার রয়েছে সেই হোল্ডার ইনক্রিজ হচ্ছে এটা কিন্তু এটার প্রমাণ আমরা পাবো আমি কত ভিডিওতে আপনাদের লোনা ক্লাসিকের যে নতুন টুইটার হ্যান্ডেলটা লঞ্চ করা হয়েছে সেখানে দেখিয়েছি প্রত্যেক ঘন্টায় সেখানে কিন্তু অগণিত মানুষ প্রায় শয়ে শয়ে মানুষ সেখানে ফলো করছে সেই টুইটার আইডি আইডিটাতে হ্যান্ডেলটাতে যুক্ত হচ্ছে কারণ এরা ম্যাক্সিমাম যারা ওইখানে এখানে যুক্ত হচ্ছে এরা এরা ম্যাক্সিমাম কিন্তু লোনার হোল্ডার লোনার হোল্ডার বাড়ছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে লোনার সাথে যুক্ত হচ্ছে এটা কিন্তু একটা প্রমাণ প্রতিনিয়ত হোল্ডার বাড়ছে আর আমি তো প্রত্যেকটা ভিডিওতে আমি ক্রিপ্টো সংক্রান্ত প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলেছি যত বেশি ইনভেস্টর তত বেশি পাম্প তাহলে ইনভেস্টর যখন বাড়ছে তখন ট্রেডিং ভলিউম বাড়ছে মার্কেট ক্যাপ বাড়ছে যখন একটা টোকেন বা কয়েনের ট্রেডিং ভলিউম আর মার্কেট ক্যাপ বেড়ে যাচ্ছে তখন নিশ্চিত সেই টোকেনটা পাম্প করবে আমাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে অপেক্ষা রক্ষা করতে হবে আর সেই সাথে সাথে আপনাদের কি মতামত এই বিষয়ে লোনার বিষয়ে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কি মনে করছেন লোনা কি আসলে পাম্প করবে না লোনা ভবিষ্যতে একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে পারে অথবা এই পজিশনেই লোনা দীর্ঘ কয়েক বছর ট্রেড করে যেতে পারে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আমার নিজস্ব রিসার্চ আপনাদেরকে জানালাম আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকবো ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে